আপনি তো বই পাচ্ছেন কেন না ভাই আমি আর যাবো না আমি আর যাবো না আপনি যান আরে ভাই আপনার হয়েছেটা কি সেটা তো বলুন না ভাই আমি আর সামনে যাবো না সামনে পুলিশ আমাকে খুঁজছে জানেন আপনি আচ্ছা তাহলে আপনি পালাচ্ছেন না কেন আপনি তো আমাকে ফাঁসাবেন তাড়াতাড়ি পালান আরে এই লোকটা তো পালিয়ে গেল কিন্তু পুলিশ আমার দিকে এখনো আসছে কেন এই যে ভাইয়া এদিকে আসেন এদিকে আসেন তাড়াতাড়ি আসেন কি হলো পুলিশ ভাইয়া আপনি আমাকে ডাকছেন কেন আপনি এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে আপনি কিছুই জানেন না হ্যাঁ স্যার আমি আসলে কিছু জানি না প্লিজ আমাকে বলুন কি হয়েছে আমি তো দেখছিলাম আপনি একজন গুন্ডার সঙ্গে হেঁটে এদিকে আসছিলেন তা হঠাৎ করে গুন্ডাটাকে আপনি কোথায় লুকিয়ে দিলেন ও স্যার এই কথা আসলে আমি জানি না উনি কোথায় গেছেন হঠাৎ করে পালিয়ে গেলেন সত্যি করে বলো কোথায় না হলে আমি তোকে জেনে ঢুকিয়ে দেব স্যার আমি জানি না উনি কোথায় চলে গেলেন সত্যি কথা বলছি আমি বলবি নাকি জেলে যাবি স্যার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ওই দিক দিয়ে গেলে তিনটা তাল গাছ পাবেন বুঝেছেন ও তাহলে সে তাল গাছের পাশে লুকিয়ে আছে নাকি না স্যার ওই তিনটার মধ্যে শেষে যে তাল গাছটা আছে দেখবেন একটা মোটা তাল গাছ হ্যাঁ হ্যাঁ আছে ওই মোটা তাল গাছের পাশে লুকিয়ে আছে নাকি না স্যার ওই তিন নাম্বার তাল গাছের পাশে দিয়ে যে রাস্তাটি আছে না ওই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে গেলে সামনে একটা মন্দির পাবেন ও তাহলে সে মন্দিরে লুকিয়ে আছে আরে না স্যার তাহলে কোথায় ওই মন্দিরের পাশে তিনটা দরজা আছে আপনি ডান পাশে দরজা দিয়ে ঢুকবেন তারপর ওইখানে একজন বাবা দেখতে পাবেন বাবা বাবা হ্যাঁ ওই বাবার কসম খেয়ে আমি বলছি আমি জানি না ওই লোকটি কোথায় চলে গেছে